Hi guys, I am Osman and welcome to my channel. This is Osman. So guys, thumbnail and title দেখে আপনারা যেটা question and ask আজকে ভিডিও দেখে কাটা সেটা আমি আরো ক্লিয়ার করতে যাচ্ছি। So কয়েকদিন আগে মানে দু একদিন আগে হবেন দু একদিন আগে আমার প্যারেন্টসরা আমাকে as a gift এই হেডফোন গিফট করে। So আমার একটা হেডফোন প্রয়োজন ছিল গেমিং এর জন্য জাস্ট तो তো বর্তমানে পাবজি এন্ড ফ্রি ফায়ার ছাড়া তো এখন গেমিং নাই খেলার মতো তো तो ऐसा gift আমি এটা इसे করছি बैंड है আমি গাইস মানে আমার মতে এটা আমাদের বাংলাদেশি গেমার অর্থাৎ যারা বাংলাদেশি গেমিং ভিডিও করে তাদের জন্য একটা ভালো মানের হেডফোন যেটা হেডসেট বলা হয় আর একটা কোম্পানিটা হলো এটার Havit company so I think আপনারা দেখতে পাচ্ছেন এখানে হ্যাবিট এন্ড গ্যাস এটার নেম হলো নট যেটা আপনারা এখানে চেক করতে পারছেন আর আপনারা মনে হয় উল্টা দেখছেন হইতে পারে আমি এটা সকল ডেসক্রিপশন আমি ও আইডি এখানে আমি এটা সকল ডেসক্রিপশন আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো মানে এটা কোথা থেকে পারচেস করানো যায় এন্ড কত টাকা দাম এটা আমি আজকে বলবো না বিকজ অফ এর টাইম এটা চেঞ্জ হয়ে হয়ে প্রাইস গুলো আমি আজকে বললাম এইটার প্রাইস এত হইলো দেন নেক্সট কোনো টাইমে আপনাদের আপনি যদি এক বছর বা ছয় মাস পরে দেখেন এটা আরো প্রাইস বাড়তে পারে অথবা লো হতে পারে তো এট দিস টাইম আমি এটা বলতেছি না তো তো আপনারা আমি ডিসক্রিপশন বক্সে অনলাইন পারচেস করার জন্য একটা লিঙ্ক দিয়ে দেবো অর্থাৎ আপনি গ্রামীণ কম্পিউটার অথবা দারাজ অনলাইন শপ থেকে আপনারা এটা ইজিলি পারচেস করে নিতে পারেন তো এটা আনবক্সিং করব আনবক্সিং করার জন্য কিছু নেই এটা আপনাদের কোনো সিজার টিজার লাগবে না যে কাটতে হবে জাস্ট এখানে আমাদের এটা আছে সিম্পলি এটা ওপেন করে নিতে পারবো এন্ড আবার এখানে লক দিয়েছে একটা পেপার লক তো আমরা এটা ওপেন করে নিই ওপেন করার পরে ও আমাদের তো ফুল বক্সটাকে আমরা বাই করে নিই আমাদের তো বক্সে আর মনে হয় কিছুই নাই তো আপনারা দেখতে কিছুই নাই দেন আমরা আমাদের কাঙ্ক্ষিত জিনিসটি পেয়ে গেছি ও গাইস এটা কি জানো হ্যাবিট কোম্পানি থেকে দিয়েছে আপনারা ফোকাস ফোকাস তো বাদ দেন আমি এটা করে দেখে দিচ্ছি আপনাদের সার্ভিস নিয়ে এখানে কয়েকটা মেল দেওয়া আছে এন্ড মডেল নাম্বার দেওয়া আছে পার্সেসিং ডেট দেওয়া আছে তো এগুলা কিছু লিখিনি এখানে আমরা এখানে এটা অনলাইনে পারচেজ করলে এগুলা সেম জিনিসটা থাকে আমি এটা একটা নিয়ারেস্ট কম্পিউটার শপ থেকে নিয়ে নিয়েছি এটা আমার ফ্রেন্ডস আনছে তো স্পেশালি থ্যাঙ্কস তাদের জন্য যেটা আমার গিফট হিসেবে দিয়েছে অ্যান্ড আমরা আমাদের প্রয়োজনীয় লিস্টে বের করে নিই সো আপনারা এখানে হেডফোনটা দেখতে পাচ্ছেন হেডফোনটাকে একটু ওপেন করে নিন কিছুই নাই এখানে জাস্ট আর কিছু নাই এখানে দেখতে পাচ্ছেন হেডফোনটাতে অ্যান্ড কয়েকটু লাইট তো আছে মনে হয় তাও সরি সো কিছু লাইট আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড হ্যাবিট কোম্পানির লোগো দেওয়া আছে আর কিছু না তো এখানে থ্রি প্লাগ দেওয়া আছে একটা ইএসডি e কোড দেওয়া আছে এন্ড আপনাদের একটা সুবিধার্থে আপনাদের এখানে মোবাইলেও ইউজ করতে পারবেন এমন একটি পিন দেওয়া আছে আর তো এটা বক্সে আর কিছুই নাই এটা আপনি হেডফোনটা মানে আপনার হেডসেটটাই ইজিলি রাখার জন্য ব্যবহার করতে পারেন এইভাবে রাখতে পারেন এন্ড আমি এটা ইউজ এই তিনটার ইউজ আমি এখন দেখাইয়া দিব তো এটা আমি সাইডে রাখি আমাদের হেডফোন এন্ড এটা সব সাইডে চাচ্ছিলাম আমি এটা এটা আমার মনে হয় ওয়ারেন্টি কার্ড যেটা আমরা নষ্ট হলে যেটা ইউজ করতে পারবো হ্যাঁ হ্যাঁ এটা ওয়ারেন্টি কার্ড হ্যাঁ কিছু ওয়ারেন্টি লেখা আছে যেটা আমরা পরে পড়বো অথবা এটা পড়ার কোনো দরকার নেই তো এটা রাখে নিলাম অ্যান্ড গেম নোটের হ্যাবিট কোম্পানির সেই বক্সটা নিয়ে নিলাম বক্সটা আমি আবার পোর্ট করে সেভাবে রাখে দিই বিকজ এই বক্সটা আমার লাগবে না তবু একটু করি অ্যান্ড তো এখানে কিছু লেখা আছে আপনারা দেখতে পারবেন মনে হয় এখানে কিছু লেখা আছে দেন আমি এটা পড়ে শুনি আপনাদেরকে তো এটা স্পিকার হলো মিনস এটা 40 এমএম এন্ড সেনসিটিভিটি এটা দেওয়া আছে 110 ten dB plus minus 3 dB তো আপনারা এটা পারচেজ করলে আপনারা দেখে নিতে পারেন কারণ আমার মতে গেমিংয়ের জন্য এটা একটা বেস্ট অ্যান্ড লোয়েস্ট প্রাইসের জন্য লোয়েস্ট প্রাইস মানে লোয়েস্ট প্রাইস বলবো না বিকজ এটা আমার অনলাইন পারচেস করিনি আমি আমি এটা প্রাইস দেয় না বিকজ আমি এটা গিফট হিসাবে নিয়েছি গিফটের প্রাইস তো দেখা না তো যেতে যেটাই হোক গিফট হিসাবে নিতে পারি তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা চেক করে দেবেন কত আর এখানে মডেল দেওয়া আছে মডেল নাম্বার দেওয়া আছে H V H two two one three D তো আর কিছু নেই রোক্সের মাঝে অ্যান্ড ওয়ারেন্টি কার্ডটা দেওয়া আছে আপনারা এখানে হ্যাবিটের ওয়েবসাইটটা দেখতে পারবেন মনে হয় সরি ভুলে গেছি সো হ্যাবিটের ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন সো বাদ দেন আমি এটা কিছু দেখাবো না ফ্লাইভের ভিডিও ওয়েবসাইটে আপনারা যা এটা ডিসক্রিপশন বলে দেখতে পারেন অ্যান্ড গাইস এটা আরেকটি অসুবিধা হলো এখানে সুবিধা সব দেওয়া আছে আমি বলে দিব সো ফার্স্ট আমরা এটা প্লাগ ইন করি আফটার প্লাগিং ইন কেবল না এটা সেম এক চমৎকার দেখাচ্ছে হেডফোনটা আপনারা দেখতে চান দেখাচ্ছি সো গাইস এই মাইক্রোফোন এখন হেডফোনটা অসম দেখাচ্ছে আর এটা ওরা জন্য পুরো ও থামে এখানে তারগুলো আছে আমরা তারগুলো খুলে নিই তো তারটা তো অনেকটা বড় করতেছে বিকজ আমরা যে কোনো জায়গা থেকে এটা দিয়ে আমরা কথা বলে রাখবো হ্যাঁ? আর তো হেডফোনটা অ্যাড করি হেডফোনটা দেখতে কিন্তু অসাম অ্যান্ড হেডফোনটা অ্যাডজাস্টমেন্ট দেখতে পাচ্ছেন আপনারা এখানে এইটাতে দেখেন স্পঞ্জ দেওয়া আছে যেটা কারণে আপনাদের কানের কোনো ক্ষতি হবে না আর এটা ইউজ করে আমি যেহেতু এটা বিষয়টা জানি না ইউজ করার পরে আমি একদিন ইউজ করছি আনবক্সিং আমি আগে করছি তবু আমি যেভাবে ছিল ওভাবে আছে তো একদিন আমি ইউজ করছি গেম খেলছি গেম খেলার পরে আমি দেখছি যে এটা যদি আমি লাগাতার দুই অথবা তিন ঘন্টার থেকেও বেশি যদি আমি এটা ওয়ার করে থাকি মানে পড়ে থাকি বা ইউজ করে থাকি তবুও কানে কোনো ব্যথা হয় না যেহেতু অন্যান্য তো ইউএসবি হ্যাঁ, হ্যাঁ, কেবলটা আপনাদের কোনো কাজেই না জাস্ট আপনাদেরকে ইউএসবি কেবলটা এখানে লাইটটা জ্বালানোর জন্য আর অন্য কোনো কাজে এটা ব্যবহার করা যাবে না আর এটা ব্যবহার করার জন্য কোনো হ্যাবিট কোম্পানি কোনো ড্রাইভার ডাউনলোড হচ্ছে মানে ড্রাইভার এখনো আপডেট দেয়নি অথবা ড্রাইভার তৈরিও করেনি তো আপনারা এটাই একমাত্র খারাপ জিনিস এই ইউএসবি কেবলের মাধ্যমে আপনারা ইউজ করতে পারবেন না আর আপনারা যদি এটা ফোনে ইউজ করেন তাহলে এই লাইটটা পাবেন না আর ইজিতে ইউজ করার জন্য জাস্ট ইউএসবি কেবলটা আপনি দিয়ে দিলে আপনি কোনো ইনপুট অথবা আউটপুট এই মাইক দিয়ে আউট ইনপুট যাবে না আর এই হেডফোন স্পিকারগুলো দিয়ে কোনো আউটপুট আসবে না আপনাকে এটা পাওয়ার জন্য এইখানে দেখতে পাচ্ছেন একটা লাইট গ্রিন কালারের একটা প্লাগ আছে যেটার নাম মনে হয় যেমন নাই তো এটা আপনাদের ইনপুট করতে হবে আপনাদের ইসি অথবা ল্যাপটপ অথবা মোবাইলে সো ইজিলি আপনারা এটা পারচেস করে নিতে পারেন যে দেওয়া ডিসক্রিপশন আর আপনারাও যদি ভাবছেন যে আমি এই কোম্পানি থেকে কোনো কিছু পাইছি নাকি তো আমি যেহেতু বললাম আমার আগের কিছুক্ষণ আগে যে বললাম যে এটা আমি আমার প্যারেন্টসদের কাছ থেকে পাইছি তো অ্যাজ আ গিফট আমি এটা রিসিভ করছি তো এই কোম্পানি থেকে আমি কোনো কিছু পাবো এটা আমি আশা করি না আমার চ্যানেলটা অথবা গ্রো ম্যানেজার তারা অ্যাডভার্টাইজের জন্য আমাকে কিছু গিফট দিবে তো গাইজ আপনারা হেডফোনের সঙ্গে যদি খোঁজে থাকেন তাহলে আই থিঙ্ক এটা আপনারা কালেক্ট করে নিতে পারেন অনলাইন থেকে অথবা আপনারা অফলাইন থেকে আপনারা নিয়ারেস্ট কোনো কম্পিউটার শপ থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন জাস্ট বলতে হবে আপনাদের গেম নট হ্যাবিটের game not H B B sorry H B H twenty two one three D model number আমি সব দিয়ে দেবো ডেসক্রিপশন আছে আপনারা সেখানে কপি করে অ্যান্ড গুগলে সার্চ দিতে পারেন যে বিলি প্রাইস কত অ্যান্ড কোথায় পাবো সেটা তো গাইস এটা টেস্টিং যদি আপনারা দেখতে চান তাহলে আমি অন্যভাবে টেস্টিং করে দেখাবো কিছু নিউজ অ্যান্ড গেমিং ভিডিও দিয়ে সো চলুন আমরা টেস্টিং এর জন্য চলে যাই সো গাইস আজকে আমরা টেস্ট করব যে হেডফোনের মাইক্রোফোনটা মানে এই জিনিসটা কাজ কিভাবে করে সো এই ভিডিওটা আমি এই মাইক্রোফোন দিয়ে রেকর্ড করতেছি অ্যান্ড ভয়েস কোয়ালিটিটা আমি জানি না কেমন করতেছে কারণ আমি ভিডিওটা করতেছি ভিডিও এডিটিং এর সময় বুঝতে পারবো কিভাবে করবো অ্যান্ড গাইস মনে হয় না যে একটা মাইক আমাদের এখানে কলারে যেটা মাইক মানে মিনি মাইক গুলো যেগুলো কি বলে যেন মিনি মাইক গুলো ইউজ করি সেম জিনিসটা আমরা এখানে হেডফোনের এই হেডসেটের এই মাইক্রোফোনটার মনে হয় কোয়ালিটি আছে কথা আমরা যে কথা বলতেছি এই রেকর্ড হচ্ছে যেগুলা এই মাইক্রোফোন দিয়ে এন্ড এর সাউন্ড কোয়ালিটিটা আপনারা যদি দেখতে চান আমরা একটা মিউজিক প্লে করে দেখাবো আপনাদের সো মিউজিকটা আমি প্লে করে দেখাচ্ছি আপনাদের রেকর্ড করে দেখাচ্ছি তো